ওরে ফাঁক পাইলে সে হে ময়না পাখি যদি গো পালা সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলা পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি খড়কুটার আগে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খড়কুটার আগে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা আমার পোষা না পাখি পাখি চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা না পাখি আমাকে পাহালাইয়া গেল পাইলাম না রেটে পাখিটা হইল না আমার কপালে রিপে কোন পাকে পাহালাইয়া গেল পাইলাম না রেটে পাখিটা হইল না আপন কপালে রিপে পাপের বুঝি অবা উইরা যেন না যায় আমার ভাগ পাইলে সেই ময়না পাখি যদি গোপালা ভাগ পাইলে সেই ময়না পাখি যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে খুশি উৎকলা পাখির সনে হে আমার সনে পাখির সনে হে আমার সনে সব হয়েছে মনে মনে পাখির সনে আমার সনে ভাব Que no la লাগে বাসা বাঁধব কাউরি পাখির মতো ভালোবাসা মাঝে যত কল্পটার আগে বাসা ভুলিয়া যেন না যায় আমার পোষা মাইনা পাখি পাখি চোখে চোখে রাখি ভুলিয়া যেন না যায় আমার উৎসাহ মাইনা পাখি পাখি চোখে চোখে রাখি ভুলিয়া যেন না যায় আমার পোষা মাইনা পাখি পাখি চোখে চোখে রাখি ভুলিয়া যেন না যায় আমার পোষা ময়না পাখি